একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো তোর নাম না জানা মানে কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে ও তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাষা চায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার একাধিক আকারা নিভেছে আলো মানে কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার